বুঝে চলে যা নীরবে ভুলে যাও প্রেমের মাখামাখি সাথী তোমারই নাম লিখেছি ভালোবাসার বিনিময়ে অঝরে কেঁদেছি হৃদপিনে জরে আমি তোমারই নাম লিখেছি ভালোবাসার বিনিময় ঝরে কেঁদেছি মনে রয়ে Royal keep it বুঝে তুমি শুধু দিয়ে গেলে অপমান জানি না এ জীবনে কি ছিল মর পড়া ভুল বুঝে আমায় শুধু দিয়ে সাগরে ভাসাইলা আমারে কান্নার সাগরে কোনো দিন তোমায় আর পাব না হৃদয়ে জমানো যাবে না হয়তো কোনো দিন তোমায় আর পাবো না হৃদয়ে জমানো ব্যথা বুঝানো যাবে না থাকো বেইমান থাকো সুখে চিতারা বন্ধু থাকো সুখে যদি বেঁচে না থাকি